এই কাজগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আমরা বলেছিলাম ইচ্ছাকৃত খাবার খেলে কিছু পান করলে স্বামী স্ত্রী দিনের বেলা ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে ইন্টারকোর্স করলে ইচ্ছাকৃত যদি ভমিটিং করে কেউ বমি করলে মাস্টারবেশন করলে রোজা রাখা অবস্থায় কাপিং সিঙ্গা লাগালে আর স্মোকিং করলে স্মোকিং করলে রোজা ভেঙে যায় এটা খেয়াল রাখবেন তো ইচ্ছাকৃত রোজা রাখার কারণে আমরা বলেছিলাম কাজা কাফারা দুইটাই করা লাগে কাজা হচ্ছে একটার কাফারে হচ্ছে ষাটটা রোজা সিক্সটি হ্যাঁ সিক্সটি রোজা আপনাকে রাখতে হবে ষাট সেটা লাগাতার কোনো কারণে একটা যদি মাঝখানে ব্রেক করে দেন আগেরগুলো কাজ হবে না আবার নতুন করে স্টার্ট করতে হবে আর কোনোভাবেই যদি এটা শরীরে না কোলায় তাহলে ষাট জনকে খাওয়াতে হবে সর্বশেষ তিন সাব সাবপয়েন্ট আমরা বলেছিলাম things or actions that don't break fasting যেগুলো করলে আপনার রোজা ভাঙে না আমরা বলেছিলাম যে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ খায় বা জোর করে যদি আপনাকে কেউ কিছু খাইয়ে দেয় ব্লাড টেস্ট যদি করেন অল্প ব্লিডিং হয় অনিচ্ছাকৃত যদি বমি হয় রোজা ভাঙবে না নাক দিয়ে রক্ত বেরোলে যদি অল্প রক্ত হয় ভাঙবে না দাঁত ফেললে অল্প রক্ত বেরোলে রোজা ভাঙবে না ইনজেকশনের ক্ষেত্রে যারা পরে এসেছেন আরেকবার শোনেন ইনজেকশনের ক্ষেত্রে হচ্ছে যদি ইনজেকশনটা ফুড সাপ্লিমেন্টারি হয় খাদ্যের পরিপূরক কিংবা এনার্জেটিক হয় আপনার শক্তিবর্ধক কিংবা এই ইনজেকশন যদি আপনার নিউট্রিশিয়াস হয় পুষ্টিগুণ সমৃদ্ধ হয় এবং এটা যদি পাকস্থলিতে যায় রোজা ভেঙে যাবে আর যদি এগুলো না হয় পেইন কিলার ইনজেকশন অ্যান্টিবায়োটিক ইনজেকশনে রোজা ভাঙে না তারপর আমরা বলেছিলাম কিছু কমন বিষয় হ্যাঁ যেমন টুথপেস্ট আমরা উৎসাহিত করেছি যে দিনের বেলা যাতে এটা ইউজ না করি বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না তারপর আই ড্রপ এয়ার ড্রপ তারপর আইলিনার এরপরে insulin for diabetics inhaler for asthma patient perfume এগুলোতে রোজা ভাঙে না সাপোসিটরি দিলে রোজা ভাঙে না এনাল মেডিসিন পিল নাকের ড্রপের ক্ষেত্রে আমরা বলেছিলাম স্কলারদের অনেক তর্ক বিতর্কে এখানে বিশুদ্ধ মত অথেন্টিক মত হচ্ছে যে রোজা ভেঙে যাবে আমরা নাকের ড্রপটা রোজা রাখা অবস্থা দিতে পারবো না আর সর্বশেষ আমরা বলেছিলাম যে শেফ যারা আছেন যারা রান্না করেন বাবুর্চি তারা খাবারের স্বাদ নিতে পারবেন স্বাদ নিয়ে ওইটা লবণ ঝাল এটা চেক করে কুলি করে ফেলে দিতে হবে আর কি যেহেতু অনেক সময় অনেক মানুষের জন্য তারা রান্না করে this is my discussion all about now open floor you are most welcome আশা করি বুঝতে পেরেছেন এবার কোনো প্রশ্ন যদি থাকে তিনটা চারটা পাঁচটা আচ্ছা এই পাঁচটা আগে নেই আগে তুলছেন আপনি প্লিজ জি আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমার বিপরীত অর্থাৎ আমার এখানে উনত্রিশটা হলে আঠাশটা হয়ে যেতে পারে কিন্তু এখানে যারা শুরু করেছে তারা যদি বাংলাদেশে যায় তার তো একত্রিশটা হয়ে যাবে সে কি করবে সে একত্রিশতম দিনে রোজা রাখবে ওটা তার জন্য নফল হয়ে যাবে একত্রিশতম দিনে রোজা রাখবে ওটা বাংলাদেশিদের জন্য তিরিশতম দিন তার জন্য একত্রিশতম দিন সে বাংলাদেশিদের সাথে রোজা রাখবে তার একত্রিশতম দিনের রোজাটা নফল রোজা হবে আর বাকি তিরিশটা রোজা দিয়ে তার এক মাস সিয়াম পূর্ণ হবে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন মানুষেরা যখন রোজা রাখে তোমরা তখন রোজা রাখবে সবাই যখন ঈদ করে তখন ঈদ করবে একটা মুসলিম দেশের সরকার যখন ঈদের ঘোষণা দেয় তখন ঈদ করতে হবে তারা যখন ঘোষণা দেয় যে চাঁদ চাঁদ দেখা গিয়েছে আপনারা রোজা রাখবেন তখন করতে হবে আলাদা করা যাবে না আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় করে আলাদা রোজা করে আলাদা ঈদ করে এটা ঠিক না মুসলিম উম্মার ঐক্যটা সংরক্ষণ করা এটা সবচেয়ে বড় ফরজ ওয়া রুইয়াতি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা লোকাল মুন সাইটিং আপনার এরিয়াতে আপনি চাঁদ দেখে রোজা রাখবেন এখানে অনেক ডিসকাশন আছে অনেক পক্ষের অনেক যুক্তি বাট আমরা এটাকে সাজেস্ট করি লোকাল হচ্ছে আপনি আপনার টেরিটরিতে যদি চাঁদ দেখেন রোজা রাখবেন গভর্নমেন্ট ঘোষণা দিলে রোজা রাখবেন জি আর কার কোনো প্রশ্ন রোজা রাখার তার মানে সে মারিদ মারিদ মানে অসুস্থ সুস্থ অবস্থায় রোজা শুরু করেছিল কিন্তু দিনের মধ্যভাগে এত অসুস্থ আর রোজা রাখতে পারতেছে না লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না রাখতে যদি নাই পারে তাহলে অসুস্থ হিসেবে রোজা ভাঙবে পরে একটা এই একটা রোজা সে তার কনভিনিয়েন্ট টাইমে কাজা করে নেবে আতিক ভাইয়ের না চেষ্টা করতে হবে এমন কাজ করা যাতে করে আপনার উপর যেগুলো ফরজ অবধারিত বিষয় এগুলো পালন করা যায় তার অন্য চাকরি খোঁজ করা উচিত আবদুল্লাহে ওয়াসে আ রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ অনেক রিজিক পরে আছে ওইটা কালেক্ট করতে হবে আজীবন স্টোন ক্রাশিং এর দোহাই দিয়ে একটা রোজা করবেন এটা করা যাবে এটা যদি আমি বলেছি সাময়িক সাময়িক আপনি এমন একটা অবস্থা হয়ে গেছে যে এমন কাজ আপনার করা লাগতেছে জীবিকা নির্বাহের জন্য এটা ছাড়া আপনার বাঁচার সুযোগ নেই চাকরির এমন মন্দ অবস্থা কোনো বাজারে কোনো চাকরি নেই কাজের সুযোগ নেই তখন আপনি এটা করবেন রোজা ভাঙবেন পরবর্তীতে রোজাগুলো কাজা করবেন আর প্রশ্ন ছিল দিকে আপনার মানে ওই মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য রক্ত দিলে রোজা ভাঙবে না আমি আমি যতটুকু জেনেছি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে বিভিন্ন স্কলারদের মতামতে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে কাপিং হচ্ছে মেজারমেন্ট যেহেতু এটার দলিল হচ্ছে হেজামা করতে নিষেধ করেছে রাসুসাহ ইসলাম রোজা রাখা অবস্থায় আর হেজামাতে বেশ অনেক রক্ত বেরোয় এটা হচ্ছে দালিল এটার উপর ভিত্তি করে এই যে এতগুলো মশালা লিগাল অপিনিয়ন দেয়া উইথ ডিউ রেসপেক্ট যারা অন্য মত অবলম্বন করে এটা হতে থাকতে পারে তাদের কোনো দলিল সেটা হয়তো আমাদেরকে দেখতে হবে আর সেটা হয়তো দেখলে বুঝতে পারবো বাট আমি এরকমটা জানি আপনারা হয়তো এই বিষয়ে আরো পড়াশোনা করলে আরো জানতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর নিয়া নিয়ত মানে হচ্ছে ইন্টেনশন আজকে যে প্রোডাক্টিভ রামাদানে আসবেন নিয়ত করছেন নিয়ত করছেন না পড়ছেন নিয়ত আসলে পড়া যায় না নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না অর্থাৎ আমি একটা কাজ করব আমার প্ল্যান ছিল সাকিব ভাই আমার গতকাল বলছে যে একটা টক দিবেন ফিফু সিয়াম ওকে তো আমার দুপুর থেকে প্ল্যান ছিল যে আমি আসবো জামা পরলাম গোসল করলাম সাওয়ান নিলাম এই যে আমার প্ল্যানিং কারণ আমি ওখানে যাব এটাই নিয়াত অর্থাৎ আপনার অন্তরের ইচ্ছা আপনি ওটা করতে যাচ্ছেন এটাই আসলে আপনার নিয়াত নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না মুখে পড়া জরুরি না আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সময় বোধহয় খুব কম না আচ্ছা সময় শেষ মাগরীবের পরে আমাদের শায়েক জাকির ভাই আছেন শায়েক আমিন ভাই আছেন ওনাদের সাথে আমিও আছি যদি কোনো প্রশ্ন থাকে আমরা ওইখানে আলোচনা করবো ইনশাল্লাহ সুবাহানাক আল্লাহামদিকে আসাদুল্লাহ রোজা ভঙ্গের কারণ কয়টি হ্যাঁ তিনটি আচ্ছা ঠিক আছে ও তিনটি বললো আপনারা বলেন আর বাড়ছে কিছু না কম হ্যাঁ কয়টি হ্যাঁ দুইটা আরও কমে গেল হ্যাঁ হ্যাঁ একজন বলছে ওই দিকটা পাঁচটি হ্যাঁ কি হাবিব কয়টি ছয়টি মার্শাল হ্যাঁ হ্যাঁ সাতটি হ্যাঁ মার্শাল দুই তিন পাঁচ হ্যাঁ ছয় সাত ঠিক আছে আচ্ছা সাতটা জুটাবার আবার আমরা চেষ্টা করি দুই পর্যন্ত তো আছে সর্বনিম্ন তাই না প্রথম রোজা ভাঙের কারণ কি হইতে পারে প্রথম রোজা ভাঙের কারণ হ্যাঁ কি করা প্রথম রোজা ভঙ্গের সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় অপরাধ হচ্ছে স্ত্রী সহবাস স্ত্রীর সবচেয়ে বড় অপরাধ যার জন্য হ্যাঁ কঠোর শাস্তি রয়েছে তবা করতে হবে কাজা করতে হবে আর বড় কাফারা দিতে হবে শক্ত কাফারা দিতে হবে শক্ত কাফারা দিতে হবে এই কাফারার বয়ান করলাম না এই তিনটা কথা বলে রেখে দিলাম কারণ সময় নেই তো রোজা ভঙ্গের সবচেয়ে বড় কারণ হচ্ছে স্ত্রী সহবাস কোরআনে করিমে আল্লাহ রাবুল আলম এই বিষয়টি উল্লেখ করেছেন কোরআনে করিমে রয়েছে এই সারা ইঙ্গিতে মহান আল্লাহ বলছেন অহিল্লা কুমলাই তাসে আমির রাফাস ইলা রেসাইকুম রোজা সম্পর্কে যে আয়াতগুলি একশো তেরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি শেষ আয়াত একশো সাতাশি নম্বর আয়াত তোমাদের জন্য রোজার রাতে স্ত্রীদের সাথে মেলন হালাল করা হয়েছে রোজার রাতে হালাল করা হয়েছে তার মানে কি রোজার দিনে হারাম করা হয়েছে তাহলে বুঝা গেল রোজার দিনে হারাম কাজ হচ্ছে স্বামী স্ত্রী সহবাস করা যে সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায় বুঝতে পারলেন রোজা ভঙ্গের কারণ কোরআনে কেনিমে রয়েছে ওহিল আল্লাহ তসিয়াম রাফাসুল আলী সাহেব জি স্ত্রী সহবাস জি স্ত্রীর সহবাসে যদি ভঙ্গ হয় তাহলে কেউ যদি জেনা করে ভঙ্গ হবে না তো আরও বড় অপরাধ তাই না অপরাধের ওপর অপরাধ দ্বিতীয় রোজা ভঙ্গের কারণ যেটা সহবাসের অর্থ বহন করে সহজ ভাষায় অর্থাৎ সহবাস তো করলো না কিন্তু ইচ্ছাকৃত বীর্যপাত করলো ইচ্ছাকৃত কি করলো বীর্যপাত করলো এটা হচ্ছে দুই নম্বর হস্তমৈথন করে অথবা ব্লু ফিল্ম দেখতে গেল অনেকে আছে ব্লু ফিল্ম দেখা যাদের বদ অভ্যাস আছে ব্লু ফিল্ম দেখতে দেখতে দু চার মিনিটের মধ্যে কি হয়ে যায় বীর্যপাত হয়ে যায় বীর্যপাত হয়ে যায় কারণ শারীরিক দিক থেকে অত্যন্ত তারা ক্ষীণ হয়ে পড়ে তাদের ধরে রাখার ক্ষমতা থাকে না এই চরিত্রহীনতার কারণে আর ধরে রাখতে পারে না বীর্যপাত হয়ে যায় হ্যাঁ অনিচ্ছাকৃত ইচ্ছা করুক আর না করুক এমনিতে বীর্যপাত হয়ে যায় তো ইচ্ছা করে বীর্যপাত এটা কেন লু ফিল্ম দেখতে গেল বা হস্তমৈথুন করলো এটা হচ্ছে দুই নম্বর রোজা ভঙ্গের কারণ তিন নম্বর রোজা ভঙ্গের কারণ আসেন পানাহার করা কি পানাহার করা এটাও কোরআনে কারিমে রয়েছে আল্লাহ রব খাইতুল মিনাল খাইতুল তোমরা রাত্রে করো যতক্ষণ পর্যন্ত শুভ হয়েছে যতক্ষণ পর্যন্ত শুভ হয়েছে তার মানে যে রাত্রে রোজার পানাহার করো রোজার রাতগুলোতে দিনে তোমরা পানাহার করতে পারবে না যে রোজা ভঙ্গ হয়ে যাবে তিন নম্বর হইলো কোরআনে কেরমে এটাও পাওয়া গেল জি হ্যাঁ চার নম্বরটা শুন যেটা পানাহারের অর্থ বহন করে চার নম্বর হচ্ছে যেটা পানাহারের অর্থ বহন করে পানাহারের অর্থ বহন করে কি পানাহার করলো না কিন্তু পানাহারের কাজ করে ফেললো পানাহার হচ্ছে মুখ দিয়ে কিছু খাওয়া বা পান করা মুখ দিয়ে কিছু খাল খেলো না পান করলো না কিন্তু এই রকম কাজ করে ফেললো এটা হচ্ছে পানাহারের অর্থ বহন করা এটা দুটো বা তিনটে কিছু কিছু আলমাদের কাছে তিনটে হইতে পারে তিন নম্বরটিতে ইখতলাফ আছে যেন দুটো বা তিনটে বললাম প্রথম হচ্ছে নাক দিয়ে ড্রপ নেওয়া নাক দিয়ে চোখ দিয়ে নয় চোখ দিয়ে চোখে ড্রপ নিলে রোজা ভঙ্গ হয় না ভুল কথা আমাদের দেশের অনেকের বলে চোখে ড্রপ নেওয়া যাবে না কানে ড্রপ নিলে রোজা ভঙ্গ হয় না কিন্তু নাকে ড্রপ নিলে তাড়াতাড়ি করে আপনার ভিতরে চলে যাবে সুতরাং সেটা খাদ্যের অর্থ বহন করবে যেন নাকের কাতরাতুল আন মুফাত্তের যদি নাকে যদি কেউ ড্রপ নেয় তাহলে ইফতার হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে একটা হইল দুই নম্বর হচ্ছে যদি এমন কোনো স্যালাইন না হয় বা ইঞ্জেকশন না হয় যেটা খাদ্যের কাজ করে এমন ইঞ্জেকশন এমনি সাধারণ ইঞ্জেকশনে রোজা ভঙ্গ হবে না কিন্তু এমন ইঞ্জেকশন নিলেন বা স্যালাইন নিলেন পানি খাচ্ছে না কিন্তু স্যালাইন দিয়ে দুই দিন চার দিন স্যালাইন চলতে আছে পানির কাজ হচ্ছে খাদ্যের কাজ হচ্ছে গোলকোজ যাচ্ছে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে এগুলিতে সর্বসম্মতিক্রমে রোজা ভঙ্গ হবে নাকে ড্রপ নিলে অথবা স্যালাইন বা খাদ্যের ইঞ্জেকশন নিলে তিন নম্বর সেটা হচ্ছে রক্ত চড়ানো শরীরে কারো রক্ত স্বল্পতা আছে রক্তের প্রয়োজন রোজা অবস্থায় আছে হঠাৎ করে বলছে ওকে ব্লাড দিতে হবে ওকে ব্লাড দেওয়া শুরু করলো রক্ত দিলে রোজা ভঙ্গ হবে কিনা একদল বলছেন না কারণ খাদ্যের উদ্দেশ্য হচ্ছে শরীরে রক্ত মাংস বাড়ানো আর রক্ত যেহেতু চড়ানো হইলো সুতরাং রোজা ভঙ্গ হয়ে যাবে এটাই সাইকিব নয়সামী রহমাউল্লাহ আগে ফতোয়া দিতেন তারপর নিজের ফতোয়া নিজেই তিনি প্রত্যাহার করে তিনি লিখেছেন যে আমি পরে কিন্তু চিন্তা ভাবনা করলাম যে এতে রোজা নষ্ট হওয়ার কথা নাই কারণ এটা সরাসরি খাদ্য নাই রক্ত দিল শরীরে কিন্তু এটা খাদ্যের খাদ্য খাদ্যের কাজ নয় সুতরাং রোজা ভঙ্গ হবে তারপরেও বলবো যখন ইখতলাফ আছে আর এটা সন্দেহ গতকালকে বলছিলাম না সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে না সন্দেহের কাজ করতে হবে সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে সুতরাং রোজার অবস্থায় রক্ত চড়াবেন না আর এমনিতে এমন রোগী যাকে রক্ত লাগবে ও তো এমনি রুগী ওর জন্য রোজা মাফ এখন পরে রোজা রাখবে রোজা ছেড়ে দেবে সুতরাং এটাকে এড়িয়ে চল রোজা অবস্থায় যদি রক্ত চড়াইতে হয় রোজা ছেড়ে দেবেন পরে কাজা করবেন আপনি অসুস্থ মানুষ কয়টা হইল চারটা হয়েছে চারটার মধ্যে এই চার নম্বরটাকে তিন রকম করলাম তাই না পাঁচ নম্বর যাতে রোজা ভঙ্গ হবে সেটা হচ্ছে মহিলাদের সাথে খাস রোজা অবস্থায় যদি মাসিক ঋতু চলে আসে সূর্য ডুবে এখন সূর্য তো কয় মিনিট বাকি আছে দু তিন মিনিট হয়তো বাকি আছে এখন কোনো মহিলার কি চলে আসে মাসিক ঋতু সারাদিনের রোজা শেষ এই রোজা কাজা করতে হবে রোজা অবস্থায় সূর্য ডুবতে যাচ্ছে দুই মিনিট বাকি আছে আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়া শুরু হলো ব্লিডিং শুরু হয়ে নেফাস শুরু হয়ে গেল তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে হাইজ এবং নেফাসে রক্ত আসলে রোজা ভঙ্গ হয়ে যাবে কয়টা হইল হ্যাঁ পাঁচটা হইল আর ছয় নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করলে ইচ্ছা করে বমি করলে তাহলে এমনিতে আপনার মাথাটা চক্কর দিয়ে উঠলো আর বমি হয়ে গেল অনেকে গাড়িতে বরদাস্ত করতে পারে বিভিন্ন কারণে তাহলে তাতে রোজা নষ্ট হবে না কিন্তু ইচ্ছা করে কেউ যদি বমি করে গলায় হাত হলকে হাত দিল আর বমি করলো অথবা এমন কিছু করলো যাতে সে বমি নিজে থেকে যেন করলো তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে তাহলে যেসব ফেকার কেতাব আছে মুখ ভরা বমি হইলে উজু নষ্ট আর রোজা নষ্ট এগুলো ভুল কথা রোজা নষ্ট অনিচ্ছাকৃত বমি হলে হবে না তবে ইচ্ছা করে কি বমি করলে রোজা নষ্ট হয়ে যাবে কয়টা হইলো ছয়টা হয়ে গেছে সাত নম্বর যেটাতে এখতেলাফ আছে এখতেলাফ আছে তখন বেঁচে থাকে বলে সেটা হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগালে কি হয়ে যাবে রোজা নষ্ট হবে এমাম আহমদ রাহেমাহুল্লাহ শুধু তিন চার এমামের মধ্যে বলেছেন যে তাতে রোজা নষ্ট হয়ে যাবে কারণ মুসনাদ আহমদ অন্যান্য হাদিসের কিতাবে হাদিস রয়েছে আফতার আল হাজেম আল মাহাজুম যেই ব্যক্তি সিঙ্গা লাগালো আর যেই ব্যক্তি যেই ব্যক্তির সিঙ্গা লাগানো হইলো যে এই কাজটি করলো পেশা করলো রক্ত টানলো আর যার রক্ত টানা হইলো সিঙ্গা লাগিয়ে সেই হাজামা যেটাকে বলা হচ্ছে আজকাল ইসলামিক চিকিৎসা রোজা ভঙ্গ হয়ে যাবে ইফতার করে দিল মানে রোজা ভঙ্গ করলো তবে নবী করিম সাল্লা সাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন আর খারিত হাদিস রয়েছে এই জন্য অন্য অন্য এমামরা বলছেন যে এতে রোজা নষ্ট হবে না রোজা দুর্বল হবে বা রোজাদার দুর্বল হয়ে যাবে যদি অসুস্থ মনে হয় তাহলে রোজা ছেড়ে দিক তবে সতর্কতা অবলম্বন করা ভালো যেখানে এখানেও সন্দেহ রয়েছে যখন ইতলাফ রয়েছে রোজার অবস্থায় রোজার দিনে সিঙ্গা না লাগিয়ে হাজামা না লাগিয়ে রোজার দিনে রাত্রে লাগান হাজামা আর না হলে রমজান পার হয়ে যাওয়ার পরে হাজামা করেন সিঙ্গা লাগান আশা করি এই কথাগুলি যেভাবে বললাম মনে থাকবে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন